সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার একটা কাজের প্রুফ দেখাবো আমি এই কাজটা কিভাবে করলাম এটা ছিল একশো ষাট ডলারের অর্ডার এটার মূলত কাজটা ছিল আমার আমাকে একটা ওয়ার্ডপ্রেসের রেসিপি কার্ড তৈরি করে দিতে হবে আমাদেরকে তো ডিজাইনটা ছিল এরকম এটা যদি আমি দেখাই এটা হচ্ছে রেসিপি প্লাগ দ্বারাই করতে হবে রেসিপি কার্ড প্লাগ দ্বারা তো এটার যদি আমি মেনুতে চলে যাই আমি এই কাজটা অনেকজনকে দিছিলাম কাজটা করার জন্য অনেকে আছে যারা এটা করতে পারে নাই পরবর্তীতে আমার সমস্যা হয়ে গেছিলো এই কাজটা করতে আমি এই কাজটা আমার লাইফের ফার্স্ট টাইম করলাম কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেজের এক এক রকমের বায়ার আসে এক এক রকম বিষয়গুলো নিয়ে তো আসলে ওইভাবে কাজ করা পসিবলও হয় না সবার পক্ষে তো আমার এটা হচ্ছে আমার এরকম একটা ডিজাইন করতে হবে একটা প্লাগ ইন প্লাগ মাধ্যমে কিন্তু এই এই যখন এই কাজটা আমি করতে যাই বাইরের একশো ষাট ডলার অর্ডারটা যখন আমি প্রজেক্টটা কমপ্লিট করতে যাই তখন আমার এই প্রবলেমটার সম্মুখীন হয়ে আমার এই কাজটা কেউ আমাকে হেল্প করতে পারে না মানে আমিও এটা প্রথম দেন আমার কাছে এটা খুবই কঠিন লাগতেছিল তারপরে আমি দেখলাম যে কোনো ভিডিও পাই কিনা আমি যখন ইউটিউবে সার্চ করলাম তারপরে আমি কোনো রকম কোনো ভিডিও পাইলাম না যা আমাকে প্রপারলি গাইডলাইন সহকারে আমার এই কাজটা আমি বুঝতে পারবো দেন করতে পারবো এটা ছিল একশো ষাট ডলার এই অর্ডারটা ক্যান্সেল করলে আমার অর্ডার কমপ্লিশন রেটটাও অনেকটাই কমে যেত আমার সমস্যা হয়ে যেত তো আমি ভাবলাম যে কাজটা আমি নিজেই করে দিই অবশ্য রিভিশন গেছে আমার অনেকবার তো রিভিশন যাওয়ার পরে আমি এই কাজটা নিজেই করে ফেলি তো এটা ছিল একশো ষাট ডলার অর্ডার কাজটা একটু যদি আপনাকে দেখায় বাইরে আমাকে প্রুফ দিছিল যে তুমি এই ডিজাইনটা করবা এটা হচ্ছে এই প্লাগিনের মাধ্যমে করতে হবে ডিজাইনটা এরকম হবে ঠিক আছে পায়ার কোনো কিছু দেয় নাই শুধু আমাকে একটা ডক ফাইল দিয়ে দিয়েছে যে এই ডিজাইনের ভিতরে এই লেখাগুলো থাকবে আর আমাকে বাকি কাজগুলো করতে হবে আমি আমার ফাইবারের এটা হচ্ছে আমার নতুন ফাইবার অ্যাকাউন্ট এই ফাইবারের অ্যাকাউন্ট সব কিছু ডিলিট মানে আমি কেটে দিলাম এখন শুধু আমার ডিজাইনটা রয়ে গেল আর হচ্ছে আমাদের কিভাবে কাজ করব সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো যদি এরকম যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন যদি এরকম কোনো প্রবলেমের সম্মুখীন হন তো আশা করি আজকে আমাদের ক্লাসের এই ভিডিওটা দেখে মোটামুটি আপনারা এই কাজটা করে ফেলতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট করে ফেলতে পারবেন আপনাদের মনে আসতে পারে যে এটা তো যে কেউ করতে পারবে তাই না এটা আমি ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে করে ফেলতে পারবো কিন্তু না এখানে একটা সিস্টেম আছে যখনই কেউ এখানে প্রিন্টে ক্লিক করবে এই ফুল পেজটা অটোমেটিকলি প্রিন্ট হয়ে বেরিয়ে পড়বে একদম প্রিন্ট হয়ে বেরোবে তো আপনি এলিমেন্টরদের করতে গেলে কিন্তু প্রিন্ট করে বের করতে পারবেন না এই সম্পূর্ণ পেজটা কিন্তু এই রেসিপি কার্ডের মাধ্যমে আপনি এই কাজটা সহজে করে ফেলতে পারবেন এই সেম ডিজাইনটাই আমরা করব আমরা একটা প্লাগ ইনের মাধ্যমে তো আসি এটা হচ্ছে আমাদের ধরেন একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট এটা আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ওয়েবসাইটটা নিছি তো আমি এখানে আমার ডোমেন হোস্টিংতে আমি লগ করে ফেলি আমাদের ড্যাশবোর্ডে চলে যায় ওয়ার্ডপ্রেজের ওকে আমাদের এটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম আমি দিয়ে আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি আমি এখানে যেটা করব আমাদের প্লাগ ইনটা ইনস্টল করে ফেলবো এখানে দেখেন ডাব্লিউপি রেসিপি মেকার এটা দিয়ে একটা প্লাগ এটার মাধ্যমে আমরা অন্য রেসিপির কাজ করা যায় কিন্তু হুবহুব ওই ডিজাইনটাই যেহেতু আমাদের লাগবে আপনি সরাসরি যদি ফার্স্ট টাইম আপনি করতে চান তাহলে কোনো কিছুতে হাত দিবেন না যদি আপনি ওয়ার্ডপ্রেসের একদম লো কোয়ালিটি থাকে আপনার এক্সপিরিয়েন্স তাহলে আশা করি কোনো কিছুতে হাত না দেওয়াই বেটার আর যদি আপনার ওয়ার্ডপ্রেসে মোটামুটি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আপনি যেখানে খুশি মানে আপনি ক্লিক করতে পারেন কোনো কিছু যায় আসে না তো আমরা যেটা করব আমরা সরাসরি চলে আসবো হচ্ছে প্লাগ ইনে ডাইরেক্ট আমরা এখানে প্লাগ ইনে ক্লিক করব okay add a new plug in আমি এখান থেকে অ্যাড এ নিউ প্লাগ ইনে আমি ক্লিক করব এখান থেকে আমি সার্চ করব আমাদের যেহেতু রেসিপি কার্ড লাগবে আমি এখানে লিখব recipe recipe recipe card recipe card দেখি পাই কিনা এরকম কোনো ওকে আমরা একটা প্লাগ ইন পেয়ে গেছি এখানে দেখা যাইতেছে ডাব্লিউপি রেসিপি এটা আর WP recipe cut blogs for এটাই এটাই আমাদের প্লাগ এটা আমরা যেটা করব এখান থেকে ইনস্টল করব ইনস্টল করার পরে এখান থেকে আমরা অ্যাক্টিভ করে ফেলবো তো আমরা এখান থেকে অ্যাক্টিভ করে ফেললাম ইনস্টলও করে ফেলছি তো এবার দেখেন এখানে একটা ড্যাশবোর্ড চলে আসছে আমরা যেটা করব এখানে আমাদের কোনো কাজ নাই আপাতত এখানে অনেক সেটিং আছে এগুলো না জ্বললেও সমস্যা নাই আপনার যতটুক বায়ার আমাকে বলছে আমি ততটুকুর ভিতরে করতে পারবো ওই যে আপনার এখানে ডিজাইনটা যেরকম আছে এখানে দেখেন ইন্টিগ্রেশন এখানে দেখেন এটাই আছে তো যদি অন্য কোনো নাম থাকে তাহলে আপনি এখান থেকে কিন্তু এই যে এখানে দেখেন এই নামগুলো থাকে এখানে চাইলে আপনি ভিডিওর জায়গায় অন্য কিছু দিতে পারেন ছবি দিতে পারেন আপনি যা খুশি এখানে আপনি আপনার মতো করে এই ডিজাইনটাই এখানে মানে ভিতর সাইড থেকে আপনি নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারেন ডিসপ্লে টাইম প্রিমিয়াম এগুলো আপনি করে নিতে পারবেন আশা করি এটা আমাদের লাগতেছে না আমরা যেহেতু একটা রেসিপি তৈরি করব সেই জন্য আমরা যেটা করব এখান থেকে আমরা রেসিপি অল রেসিপি আছে আমাদের যেহেতু এখনও রেসিপি তৈরি করা হয় নাই তাহলে তো আর এটা আমাদের দরকার পড়তেছে না তাই না তো আমরা যেটা করব এখান থেকে অল রেসিপিতে ক্লিক করব ক্লিক করে এখানে দেখেন আমাদের কোনো প্রকার কোনো রেসিপি নাই রেসিপি কার্ড নাই আমরা এখান থেকে অ্যাড এ নিউ ক্লিক করব এখানে আমরা অ্যাড এ নিউ ক্লিক করার পর আমাদের একটা রেসিপির একটা অপশন চলে আসবে ওই ডিজাইনটাই আমাদের এখানে মানে ট্যাম্পলেটটা চলে আসবে আমাদের এখান থেকে আমাদের একটা কি দিতে হবে টাইটেল দিতে হবে আমাদের টাইটেলটা কি এটা হচ্ছে আমাদের টাইটেল ভাইয়ার আমাদেরকে দিয়ে দিছে সব কিছু ওকে আমি এটা আমি এখানে দিয়ে দিলাম সরি এটা হইল না কেন বড় হওয়ার কথা ছিল ওকে আমি লিখে ফেলি হাতে লিখে ফেলি তাহলে বোল্ট হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের রেসিপির নাম ওকে এখানে একটা ছবি দিতে বলতেছে ওকে আমরা একটা ছবি দেই যে কোনো একটা ছবি নিয়ে আসি আমরা ধরুন এটাই হচ্ছে আমাদের একটা ছবি অথবা বাইরে থেকে একটা ছবি নিতে পারেন আপনার যে রেসিপির ভিতরে যে ধরনের ছবি থাকবে সেই ধরনের ছবি একটা আপনাকে এখানে দিকে দিতে হবে ধরেন এটা হচ্ছে আমাদের একটা ছবি আমি এটা সম্পূর্ণ করে দেব এটা আমি এটা আমি এটা ফুল সেকশন নেব ওকে আমি এখান থেকে মেডেল করে দেই মেডেল করে দিলাম দেখেন রেসিপিটা এখন মেডেলে চলে আসলো আর এটা বড় করা যায় না আই থিঙ্ক ওকে যতটুকু আছে এটা আমাদের পারফেক্ট আছে তো এখানে দেখে প্রিন্টের অপশন চলে আসছে এখানে বলতেছে টাইটেল দিতে ওকে আমরা আবার এই টাইটেলটাই দিয়ে দিলাম কপি করে এখানে টাইটেল রেসিপি টাইটেল ওকে এটা আমি দিয়ে দিলাম আর রেসিপি বাই এটা আমাদের দেওয়ার দরকার নেই এটা অটোমেটিকলি নিয়ে নেবে এখানে আরও অনেক কিছু আছে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন ভিতর থেকে তো আমাদের এখানে কি দেওয়া আছে সার্ভিস তারপরে কুকিং এগুলো দেওয়া আছে এগুলো দেখি আমাদের বায়ার দিছে কিনা একটু নিচের দিকে যাই হ্যাঁ এখানে দিয়ে দিছে প্রিপ ওকে টেন মিনিট আমি তাহলে ওইটা আমি সেট করে ফেলি ten minute ten minute okay এটা দিয়ে দিলাম তারপর কি দিছে কুকিং টাইম কুকিং টাইম দিয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ওকে আমরা কুকিং টাইম দিব হচ্ছে ফোরটি ফাইভ ওকে তারপরে আর কি দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে rest time okay serving okay আট থেকে দশ দেখি সার্ভিং আট থেকে দশ আট থেকে দশ আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার এখানে একটা কোনো আমার কিন্তু এটা দেওয়ার নাই এটা একটা মিনিমাম দেওয়া আছে এটা আমি যেরকম আছে এরকমই ফল রেখে দিলাম বাইরে যদি বলে কখনো চেঞ্জ করতে আমি চেঞ্জ করে দিব তো এটা দিয়ে দিলাম এখানে একটা শর্ট ডেসক্রিপশন লিখতে বলতেছে তো আমরা এখান থেকে যে কোনো একটা ডেসক্রিপশন আমরা দিয়ে দিতে পারি এইটাও দিতে পারি ধরেন আমি এটা দিয়ে দিই ওকে এটাই বেটার হবে উপরেরটা এই ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিলাম আর এটা চাইলে আপনি দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন কোনো কিছু যায় আসে না তো এবার আসি এটা এখানে আমাদের পয়েন্টগুলো সেট করতে হবে এটা আমাদের বায়ার লেখেই দিয়েছে তো এখান থেকে আমি কপি করতে থাকি এটা কপি করে আমি দিলাম ওকে এখানে একটা স্পেস পোলের চলে আসছে ঠিক আছে স্পেসটা আপনি কেটে দিবেন তাহলে এখানে পারফেক্টলি বসবে ওকে আমাদের দ্বিতীয়টা কপি করে ফেলি ওকে দ্বিতীয়টা ওকে এবার তৃতীয়টা তৃতীয়টা হচ্ছে কে একটু উল্টো পাল্টো হয়ে গেছে ওকে তৃতীয় হচ্ছে এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি স্পেসটা কেটে দিলাম এবার আবার ধরি এটা control C copy control V paste okay আবার এটাই করি আবার এখানে অ্যাডে করে দিই নতুনে যদি আমাদের নতুন কোনো সেকশন নিতে হয় যদি আরও অনেক অপশন থাকে তাহলে এটা এখানে ক্লিক করবেন এটা নিয়ে এখান থেকে অ্যাডে অ্যাড লেখা আছে এখানে আপনি এটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের এটা হয়ে যাবে তো আমি এটা কপি করে ফেললাম আবার আমি কপি করলাম যদি আপনারা ওয়ার্ড ফ্রেজের কাজ করেন তাহলে এগুলো আপনাদেরকে জানতে হবে কোন কাজ কখন লাগে বলা যাবে না ঠিক আছে আমাদের অনেক রকমের কাজই আসবে যারা আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করব তারা এরকম প্রবলেমের সম্মুখীন হতে পারেন আমি যেহেতু পড়ছি আপনারাও পড়তে পারেন তো এই কাজগুলো আশা করি দেখে রাখা ভালো হয় পরবর্তীতে কাজে লাগবে আর কি তো আমি এটাও কপি করে ফেললাম এটাও কপি করে ফেললাম ওকে মোটামুটি অনেকগুলো কপি হয়ে গেছে অনেকগুলো তো টাইম লাগবে ওকে আমি একটু ফাস্ট করে ফেলি ওকে আমি এগুলো ফুললি দিয়ে দিলাম আরও আমাদের পাঁচটার মতো আছে আর এই কাজটা আমাকে খুবই রিসার্চ করে শিখতে হয়েছে আমি গুগলের ভিতরে অনেক রিসার্চ করছি করার পরে এই কাজটা আমি করছি আমি প্রথম অবস্থায় আসলে আমি অনেক ঘাবড়ে গেছিলাম কাজটা কি না কি হয় তো সমস্যা নাই পরে ডিজিটাল মার্কেটিংয়ের অভিজ্ঞতা ছিল তো সেই জন্য সার্চ করে করে বের করতে পারছি আর কি তো যাই হোক আমাদের এটা কিন্তু পয়েন্ট হয়ে গেছে আমাদের প্রথমটা কি সেট কমপ্লিট এবার আসি তৃতীয় স্টেপে এটা আছে এটা আমাদের দেওয়াই আছে আমরা এটা থেকে ডাইরেক্ট কপি করব কপি করে আমরা নিচের দিকে চলে আসবো এটা দেওয়া আছে দেখছেন ডেসক্রিপশনস ওকে আমরা ফার্স্ট এটা দিয়ে দিলাম সেকেন্ড কি আছে এটা এটা আমরা দিয়ে দিব এখান থেকে তারপরে সেকেন্ডটা কপি হয়েছে ওকে এবার থার্ড থার্ড তারপরে হচ্ছে ফোর আরেকটা নেই সেকশন ওকে আরেকটা পয়েন্ট নিছি তারপরে এখানে মনে হয় আমার একটা মিস গেছে অ্যাড অ্যাড ওকে অ্যাড এটা মিস গেছে আমাদের এটা আমি পরেরটায় দিয়ে দিলাম ছয় ছয় ছয় আমি দিয়ে দিলাম এটা তারপরে এটা আমি সবগুলো একটা একটা করে দিতেছি আমার বায়ার তো দিয়ে দিয়েছে যতগুলো দিবে আপনি শুধু নিবেন নিয়ে নিয়ে কাজ করবেন সমস্যা নাই আর এটাতে কোনো না নিষেধ নাই বায়ারে আপনি ডিজাইন করে দিলে হলো তো আমি ডিজাইনটাই করতেছি বায়ার যেটা চাচ্ছে আর কি এটা কপি করে ফেললাম আবার দশ দশ কপি এগারো ওকে আমি উল্টা পাল্টা সংখ্যা বলতেছি ঠিক আছে যাই হোক মাইন্ড করবেন না তো এটা হয়ে গেছে আমাদের আমাদের প্রথমটা সেট আপ কমপ্লিট এখানে আরেকটা ডিসক্রিপশন হচ্ছে টিপস এটা আমি কপি করে ফেললাম কপি করে এখানে আমি চাইলে নতুন একটা ইয়ে নিতে পারি অ্যাড এ ডেসক্রিপশন এখানে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম এটা এবং এখানে বলতেছে একটা কি ভিডিও দিতে ঠিক আছে আরেকটা ডেসক্রিপশন আছে নিচে এটা আমি এর নিচে দিয়ে দিব মানে আমাদের একদম নিচে দেওয়ার একটা অপশান আছে নোটিশে আমি এটা দিয়ে দিলাম নোটিশে তো এখানে চাইলে আপনি আরেকটা অ্যাড করতে পারেন আপাতত দরকার নাই আমাদের একটা ভিডিও দিয়ে দিই আমাদের এটা যেহেতু একটা ওকে একটা মেনু তো দেখি এরকম কোনো ভিডিও পাই কিনা আমি এই ধরনের রেসিপি ভিডিও বা ইউটিউবে পাই কিনা যে তারা রেসিপিগুলো তৈরি করছে বা রান্নাগুলো করতেছে যদি পাই তাহলে আমি ওই ভিডিওটা সেট করে দেবো এখান থেকে তো দেখি পাই কিনা ওকে হ্যাঁ তিন ছিল ওকে থ্রি ভিন ছিল ওকে এটা আমাদের সাথে যায় এখানে সবগুলোই থ্রি ওকে রান্নারটা এটাই বেটার লাগতেছে ওকে এটাই আমি নিয়ে ফেলি এই লিঙ্কটা আমি কপি করলাম কপি করে ওকে কপি কপি করে আমি নিচের দিকে আসবো এবার দেখেন ভিডিওটা দিব কোথা থেকে দেওয়ার কিন্তু স্কোপ নাই দেখি দেখি দেখি কোনো জায়গায় দেওয়ার স্কোপ আছে কি না ওকে ভিডিওটা দেওয়ার অপশনটা পাচ্ছি না কেন ওকে ওকে আমি আগে পাবলিশ করি তারপরে ভিডিওটা চিন্তা করতেছি ওকে আমি পাবলিশ করলাম এবার দেখি এখান থেকে ভিডিওটা আসে কিনা ভিডিও সেকশনটা ওকে দেখি আমি ভিডিওটা এখানে ইনকর করলে হয় কিনা সরি এটা আরেকটা জায়গায় চলে গেল আমি একটু উইড্রো করে নেই ওকে ভিডিওটা এখানে আসতেছে না কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো ওকে যাই হোক এটা আমরা পরে সেট করতে পারবো তো আমরা প্রথম আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন এই রেসিপির সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে দেখছেন এটার এরকম একটা ডিজাইন কিন্তু চলে আসলো এখন আমরা যে করলাম এই কাজটা এটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো আপনি চাইলে এডিট করতে পারবেন সব কিছু এখান থেকে ঠিক আছে আপনি সব এডিট করতে পারবেন এখানে দেখেন আরও অনেক রকমের ডিজাইন আছে আপনি চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন দেখছেন এটা এরকম ডিজাইন এখানে ডিজাইনের অনেক রকম আছে তো এই ডিজাইনটা আমার কাছে বেটার লাগতেছে অন্য অন্য সব থেকে তো এটা থাক আমি এটা আমি আপডেট করে ফেলি তো এটা আপডেট করে ফেললাম এবার আমি চলে যাব আমাদের ওয়েবসাইটে এটা আপাতত এরকমই থাক ঠিক আছে ওকে এবার দেখেন আমাদের এটা হয়েছে দেখি এবার কুইকলি আবার ডিজাইন করা যায় কিনা ওকে একটু আসি ওকে এডিট না এডিট করা যায় কিনা দেখি এই জায়গাটা আমার ভিডিওর এই জায়গাটা এডিট করা দরকার ছিল হচ্ছে না ওকে ব্যাপার না আমি আবার ওয়েবসাইটে চলে যাব তো ওয়েবসাইটে আসার পরে আমি একটা পোস্ট নিব একটা পেজ নিতে হবে বা একটা পোস্ট নিতে হবে পোস্টের ভিতরে আমাদের ডিজাইনটা করতে হবে মানে আমাদের ডিজাইনটা পাবলিশ করতে হবে ওই ওইখান থেকে তো আর আমাদের কোনো পেজ শো করবে না আমরা কোনো পেজ দেখতেও পারবো না ওইটা শুধু আমাদের ভিতর থেকে দেখা যাবে তাই না এর জন্য আমাদের একটা কি পোস্ট করবো একটা পোস্টের মাধ্যমে আমরা একটা পেজ সাজায় ফেলবো তো আমি এখান থেকে অ্যাডে নিউ ক্লিক করব একটা নতুন একটা পোস্ট ডিজাইন করব এখান থেকে আমি লিখবো হচ্ছে আমাদের যে নামটা আছে এটা আমি নামটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এবার আমি এখান থেকে এটা করব কি পাবলিশ করে দিই পাবলিশ করে দিছি এবার আমি এলিমেন্টরটা আমি এখান থেকে ক্লিক করে দেবো এটা পেজটা আমি এলিমেন্টর দিয়ে সাজায় ফেলবো বাকি যতটুকু আছে তো একটু ফলো করলেই আশা করি বুঝতে পারবেন যে আমি কীটা করতেছি শুধু আমার শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই হবে আর আমার ভিডিওটা ফলো করলেই হয়ে যাবে আপনারা এই কাজটা করে ফেলতে পারবেন যদি এরকম কাজ আপনারা পান তো আর না পারলে তো কোনো কথাই নাই তাও শিখে রাখেন সমস্যা নাই কাজে লাগবে ওকে এখান থেকে আমি একটা নিউজ সেকশন নিব তো এখান থেকে আমি সেকশন নিলাম এটা আমি হাইট ফুল দিতে পারি ফুল হাইট ওকে আমি এটা দিয়ে দিলাম এখান থেকে আমি দেখি দেখেন আমি যখন এই প্লাজের আইকনের ভিতরে ক্লিক করছি তখন এখানে দুইটা আছে একটা আছে রেসিপি কার্ড এখানে আমার যেহেতু পোস্টার রেসিপি হয়ে গেছে আমি এখান থেকে এটা এনে এখানে দিয়ে দিব টানতে ধরে ধরেন আমাদের রেসিপি কয়টা আছে একটা একটা কার্ড আছে তো এই কার্ডটাই দেখেন চলে আসছে একদম চলে আসছে দেখছেন একদম চলে আসছে আর আমাদের কিন্তু এখন দেখেন কোনো ভিডিও আসে নাই দেখছেন আমাদের ভিডিও তো বায়ার বলে নাই ভিডিও দিতে তাহলে তো আমরা ঝামেলা পারতাম ওকে বায়ের কিন্তু ভিডিও দিতে বলে নাই ঠিক আছে আমাদের যতটুকু লাগবে ততটুকুই কিন্তু আমরা দিয়ে ফেলছি এবার দেখেন সম্পূর্ণ কিন্তু কমপ্লিটলি চলে আসছে একদম ভালোভাবেই আসছে দেখছেন পিনটা খুব সুন্দরভাবে ডিজাইন আসছে বায়ার যেরকম চাচ্ছিল শুভ সেরকমই করে দিছি এখন আমি এটা যেটা করব এখান থেকে আমি আপডেট করে ফেলবো পেজটা আপডেট আর এখানে দেখেন সুন্দর একটা কমেন্ট করার একটা অপশন চলে আসছে এই পেজটা যদি আমরা দেখতে চাই এটা আমরা আগের অপশনে চলে যাই একদম প্রথমে চলে যাব আমাদের ডিজাইনটা দেখব আমরা এই পোস্ট আমরা কোনটা করলাম আমরা পোস্ট করছি হচ্ছে আমরা পোস্টটাকে বের করে নিই এটা হচ্ছে আমাদের পোস্ট আমরা যদি ভিউ করি এবার এই লিঙ্কটা আমরা যেখানে পেস্ট করব সেখানে কিন্তু আমাদের ডিজাইনটা পরিপূর্ণভাবে দেখতে পারবেন ওকে আমরা একটু দেখি ডিজাইনটা হয়েছে কি না ওকে এখানে এটা হচ্ছে আমাদের দেখেন রেসিপিটা দেখেন অনেক সুন্দর কিন্তু একটা ডিজাইন চলে আসছে আর এখানে দেখেন একটা শেয়ার করার অপশন আছে ফেসবুক টুইটার আছে তারপরে অথর আর অন্য পোস্টগুলো দেখাইতেছে কমেন্ট করতে পারবেন ঠিক আছে প্রিন্ট করতে পারবেন আর কি চান এই ডিজাইনটা এখানে লেখাটা আসতেছে না এখানে আমাদের সেটিংয়ে যায় আমাদের টেক্সট কালার বা পোস্টের টেক্সট কালারটা কালো করে দিলেই হয়ে যাবে ডিজাইনটা দেখতে ভালো লাগবে উপরেরটা আমাদের শুধু আমি শুধু আমার এইটুক দেখানোর উদ্দেশ্য ছিল রেসিপির কাটটা কিভাবে অ্যাড করতে হয় আমি এই কার্ডটা তৈরি করে দেখালাম আপনাদেরকে এখন যদি বায়ার বলে প্রিন্ট করবো আমি এখানে প্রিন্টে ক্লিক করলে সমস্তটুকু প্রিন্ট হয়ে যাবে দেখি কতটুকু প্রিন্ট হয় আমার তো প্রিন্টার নাই তো দেখি দেখেন সম্পূর্ণটা কিন্তু চলে আসতেছে দেখছেন সম্পূর্ণটাই চলে আসতেছে একদম আর কষ্ট করতে হবে না যে আপনি কি কি চান সব কিছু এটা রেস্টুরেন্টের ভিতরে নতুন একটা সিস্টেম তৈরি করছে তারা ওকে যাই হোক সম্পূর্ণ ক্লাসটা কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো নতুন টপিকের উপর ক্লাসে ওকে